কিছু ভুল আমারও ছিল কিছু ভুল তোমারও ছিল কিছু ভুল আমারও ছিল কিছু ভুল তোমারও ছিল দুজনার সেই ভুল দুজনাকে দুদিকে সরিয়ে দিল কিছু ভুল আমারও ছিল কিছু ভুল তোমারও ছিল এই তো সেদিন একই জলসাই আমাকে দেখে তুমি কাঁদলে কেন কতদিন দেখিনি দেখিনি তোমায় এ গান গাইতে বলো সাধলে কেন এই তো সেদিন একই জলসাই আমাকে দেখে তুমি কাঁদলে কেন কতদিন দেখিনি দেখিনি তোমায় এ গান গাইতে বলো সাধলে কেন অভিমান আমারও ছিল অভিমান তোমারও ছিল অভিমান আমারও ছিল অভিমান তোমারও ছিল দুজনার অভিমান বেদনায় দুটি মুখ ভরিয়ে দিল কিছু ভুল আমারও ছিল কিছু ভুল তোমারও ছিল তুমি ভালো নেই আমিও ভালো নেই দুজনার বুকে বুঝি শেষের নিঃশ্বাস আবার দুজন ধরি যদি হাত মরণ ফিরে যাবে করি বিশ্বাস তুমি ভালো নেই আমি ভালো নেই দুজনার বুকে বুঝি শেষ নিঃশ্বাস আবার দুজন ধরে যদি হাত মরণ ফিরে যাবে করি বিশ্বাস অভিযোগ আমারও ছিল অভিযোগ তোমারও ছিল অভিযোগ আমারও ছিল অভিযোগ তোমারও ছিল দুজনার অভিযোগ দুজনার দুটি মুখ ভেগে যে দিল কিছু আমারও ছিল কিছু ভুল তোমারও ছিল কিছু ভুল আমারও ছিল কিছু ভুল তোমারও ছিল ভালো লাগছে